শক্তভাবে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ নেবেন টাকা ঘুষ খায় দশ হাজার টাকা দুই হাজার টাকা ঘুষ খায় সঠিকভাবে আপনারা জানেন একটি মিথ্যা মামলায় জনসাধারণের স্বার্থকে উদ্ধার করতে মুক্তির জন্য রাস্তায় মানববন্ধন দাঁড়িয়েছেন এতে এটাই প্রমাণ হয় জনাব মোহাম্মদ কবির হোসেন হালাদার একজন সফলতন্ত্রমূলক কারণ ওই যে ব্যাংক ম্যানেজার সাধারণ মানুষের রক্ত চাকরি মহালদার নিয়ে কবির হোসেন হালাদার নামে মিথ্যা মামলা করছে আজকের আমরা মোল্লারা